It's a half circle. A. A. A. A. বাংলাদেশে শিক্ষার্থীরা কেন ইংরেজি উচ্চারণ ভুল করে স্ট্যান্ডার্ড থাকছে না এর মেইন কারণ হচ্ছে আমরা এইবিসি দিয়ে ইংরেজি শেখা শুরু করি এইবিসির আবার যে শুদ্ধ উচ্চারণ রয়েছে সেটা আসলে আমরা শিখতে পারছি না বিকজ আমাদের ট্রেডিশনালি আমরা ভুলভাল শিখে আসার জন্য এটা জেনারেশন আফটার জেনারেশন এভাবে হয়ে আসছে এই লেসেন আমরা দেখাবো আইপিএ ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট দিয়ে কিভাবে বিসি পড়তে হয় এবং আমরা ওখানে প্রত্যেকটা সাউন্ডকে ভেঙে ভেঙে তারপর দেখাবো এবং স্ক্রিনে আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা আইপিএস সিম্বল দিয়ে কিভাবে ABC represent করতে হয় so here we go but before that I have been joined with one of my favorite students what's her name My name is Maimuna Islam, but you can call me Maimuna. and can't I call you Maimuna Yeah. and of course the viewers too right Yeah. okay so Maimuna is 20 years old No, I'm not 20 years old. then I'm 10 years oh old. half of that okay and she's in class 9 No, then what class are you in I in class four. Oh, you're in class four? Yeah, okay. I'm a fourth grader. Just kidding. Okay. So, তুমি আমার সাথে রিপিট করবে এবিসি আমরা আইপিএ ইন্টারন্যাশনাল একটা আন্তর্জাতিক একটা পদ্ধতি দিয়ে আমরা যেহেতু পড়বো you will repeat after me are you ready okay so here go And you will show the body language as I'm right. showing, right? Yeah. It's a half circle. A. A. A. A. Good একটাকে দুবার তিনবার করে বলতে হবে সো এই একটা অক্ষর আপনার হাজার ওয়ার্ডের উচ্চারণ শুদ্ধ করে দেবে ফর এক্সাম্পল এই টাই এই টাই এই সাই এই সাই এই স্যাটারডে এই স্যাটারডে পরের অক্ষরটা যাচ্ছে সো আমি এভাবে দেখো বা বা ই বি ই বি বা ই বি বা ই e বি এটা দিয়ে আমরা বোঝাচ্ছি বা মানে একটা সিঙ্গেল সাউন্ড দ্রুত হচ্ছে আর এটা টেনে আমরা বুঝছি এটা লং সাউন্ড হচ্ছে সো আবার করি বা ই বি বা ই বি সা ই সি সা ই সি ডা ই ডি ডা E D E E F আ এফ এফ আ এফ এফ আ এফ এফ আ F J E G. J E G. J E G. J E G. পরের লেটারটা এভাবে হাফ সার্কেল এই চ এইচ এই চ এইচ সুন্দর তুমি অনেক ভালো করছো এই চ এইচ এই চ H then half circle again I I দেখেন আমরা কিন্তু আই বলে থাকি বাট এটা হবে আই আই এই আই দিয়ে হাজার হাজার ইংরেজি শব্দের উচ্চারণ ঠিক হয়ে যাবে ফর এক্সাম্পল ট্রয় ট্রাই কিন্তু আমরা বলি try okay you can try it's not try you can try you can try try try right okay জাই জাই কিন্তু সাউন্ডটা জা এই জাই জা এই জাই খ এই কে A-K. L l e L l No, it এটা দুটোই একসাথে e L l Oh, e L l e M m e M m Good. e N n e N n Then double half circle. O. O. এখানেও হাজার হাজার ইংরেজি শব্দ রয়েছে O. O. So So. Go Go. No No. এভাবে ফ ই ফি P. E. P. খ ইয়া উ Q K. J. U. Q. ওটা আমরা উপরে উপ- উঠিয়ে দেখাচ্ছি খ ইয়া উ Q K. J. U. Q. আ R. এ সা এস X. S. ঠ ই I Y. Z A e দা Z. The e the Z. আশা করছি ভিডিওটি অনেক ভালো লেগেছে এরকম বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমার মনে হয় না আর কোথাও এরকম ভিডিও দেখেছেন বাংলাদেশে অথবা বাইরের সো এই ভিডিওটা এভাবে বডি ল্যাঙ্গুয়েজ সহ যদি সাউন্ড লং এগুলো যদি প্র্যাকটিস করা হয় ইংরেজি উচ্চারণ অনেক সুন্দর হবে সো নেক্সট ভিডিওতে আমাদের সাথে আবার দেখা হবে অন্য সুন্দর একটা টপিক নিয়ে আর কে আমেরিকানরা কিভাবে আর আর আর আর আর ব্রিটিশে বলছে আ আর আর বাংলাদেশে বলছে আর thank you for watching bye Bye bye. Why? The TEFL kids are unique. Why How? We speak English so nicely. How There's the secret. What is your secret And that is phonics method of learning English by teaching. phonics method Yeah. Okay. And learning by teaching? Yes. What do you mean by phonics? Phonics means letter sounds. At Tesla, we do not say time. What do you say then? We say time. Uh-huh. We do not say cute. Really? Yeah. What do you say? We say cute. Uh-huh. We do not say please. Okay. What do you say? We say please. That's cool. And this way we practice. How do you practice? T -t -t -t Time. Uh -huh. cute. P -p -p -p Please. And this is called phonics. Dear parents, respected teachers, join Tessel Kids Center and let's make your kids like Rafika, Safwan, Jareen, Lamia, Sizda, Lubaba, Afifa. There are thousands of star kids like them. To register for the Kids English course, you have to send an SMS to us or you can directly call us to the numbers shown on the screen. Or you can directly visit our office. Let's start our journey. Let's learn together.